Yeah. Mm. চোখের স্বপ্ন তোমাকে ঘিরে কত ছবি যে দূরে কেন কাছে এসো একটু আরো ভালোবাসো দূরে কেন কাছে এসো একটু আরো ভালোবাসো হৃদয়ের আয়নায় যে ছবি ভাসে যদি আমি যাই হারিয়ে বাঁধব তোমায় প্রেমের ডোরে যদি আমি যাই হারিয়ে বাঁধব তোমায় প্রেমের ডোরে আমারে